হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় নাই ভুবন চিরদিন আজকের কোরবানির দিনে মানুষের মনে সকল মানুষের মনে বিভিন্ন রকমের ব্যথা আছে আজকের ঈদগাহতে মানুষ বিভিন্ন ব্যথা নিয়ে এসেছে অনেকে এসেছে গরু একটু দামি হয়ে গেছে অনেকে এসেছে গরু একটু গরু একটু বেশি লস খেয়েছে অনেকে আজকে ঈদগার মধ্যে এসেছে বাবা ছোটবেলায় কোরবানি করতে পারতো না আজকে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় কোরবানি দেওয়ার সৌভাগ্য আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন আজকে মা বাবা বাকি নাই অনেকের ছেলে বাকি নাই ছেলে মারা গেছে অনেকের মা মারা গেছে আপনার কোরবানির পশু দেখলে আজকে মায়ের মন জোড়াতো বাবার মন জোড়াতো শ্বশুর শাশুড়ির মন জোড়াতো বড় ভাইয়ের মন জোড়াতো আজকে তার আজকে আপনার কোরবানির পশু দেখার জন্য নাই আজকে অনেক বেতা নিয়ে অনেকে এসেছেন অনেকে কোরবানির গরু ক্রয় করেছেন বিক্রি করার জন্য বিক্রি হয় নাই মনের মধ্যে অনেক বড় ব্যথা আছে অনেকে আছে আজকে প্রতি বছর কোরবানি দিত এই বছর অভাবের কারণে লকডাউনের টাকার কারণে আজকে কোরবানি দিতে পারতেছে না আজকে ছোট ছোট ছেলেরা বলতেছে আব্বু সকলের গরু আছে আমাদের গরু কোথায় আজকে লকডাউনের কারণ অভাবের কারণে কোরবানি দিয়ে পারতেছে না আমার অনেক মানুষ এসে কোরবানি দিতে পারতেছে না প্রতি বছর কোরবানি দেয় এই জন্য আমার নবী বলেন যারা কোরবানি দিতে পারতেছ তোমাদের জন্য সুসংবাদ তোমরা আজকে কোরবানির প্রতি পশম পশমে সব পেয়ে যাব আর যারা কোরবানি দিতে পারে নাই তোমরা মন খারাপ করিও না তোমাদের পক্ষ থেকে আমি রসুল কবুল হওয়া কোরবানি দিয়ে করে দিয়েছি যারা কোরবানি করতে পারে নাই তাদের জন্য কোরবানি দিয়ে গেছে হলেন কে আমার রসুল সুতরাং মনে তোমরা দুঃখ নিও না ভাইর আমার বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে মারা যাচ্ছে যুবক বৃত্ত কাউকে মৃত্যু কাউকে সাথ দিচ্ছে না গতকালকে শিল্পী গোষ্ঠীর একজন তরুণ ইসলামী সংস্কৃতি ব্যক্তিত্ব ইন্তকাল করেছেন একেবারে তরুণ যারা গেয়ে গেয়ে আমাদেরকে মনোমুগ্ধ করত ইসলামী সংস্কৃতিকে উপহার দিয়েছেন মাহফুজ ভাই আজকে কবরে শাহিত আছে এভাবে আমার গত সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে আপনার যার জন্য চাঁদা দিয়েছিলেন তিনি গতকাল সকালে এন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বাইরে আবার কেউ থাকতে পারবে না আজকে যেভাবে গরুগুলো আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে আল্লাহর মাল আল্লাহর কাছে চলে যাচ্ছে একদিন আমাদেরকেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমাদের সবাইকে চলে যেতে হবে বাইরে আমার বন্ধুরা আমার কে কখন যায় ঠিক নাই কার মৃত্যু আগে হয় কার মৃত্যু পরে হয় এই জন্য আজকে আমরা ঈদগাতে এসেছি আমাদের মনটা অনেক ছোট আগামীকাল কোরবানির ঈদের নামাজ পড়বো কোনো গ্যারান্টি নাই নাই ভাইয়ের আমার বন্ধুরা আমার আমাদের মধ্যে এমন কোন মানুষ আছে যারা প্রতিবেশীর সাথে কথা বলে না অনেক দিনের বন্ধুত্ব ছিল কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়েছে তারা কথাবার্তা বলে না একজনের দিকে তাকালে আরেকদিকে ফিরে তাকে কথাবার্তা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে ভাইয়ের আমার বন্ধুরা আমার মনটাকে ছোট করেন মনটাকে ছোট করেন আজকে অহংকারের দিন নয় আজকে পশুকে জবেহ করার দিন আজকে নিজের অহংকারকে নিজের আমিত্বকে নিজের হিংসাকে নিজের বিদ্বেষকে নিজের আমিত্বকে আমি বড় আমি সবার বড় আমি সবচেয়ে দামি এই সমস্ত সবগুলাকে আজকে ফসুর সাথে জবাই করার টাইম ঠিক কিনা আজকে ফসুর জবাই করার মধ্যে নিজের পশুত্বকে জবা করে দিবেন আমার মধ্যে যে আপনার মধ্যে যে পশুর স্বভাব আছে আমাদের মধ্যে পশুত্বের যে স্বভাব আছে ওই স্বভাবকে গরুর সাথে আজকে জবাই করতে হবে কোরবানি দিতে হবে আজকে আমাদের কারো কোনো অহংকার নাই কারো কোনো হিং হিংসা নাই বিদ্বেষ নাই আজকে আমরা পরস্পর সকলে ভাই আজকে আমরা সকলে ভাই ভাই হয়ে গেছে আজকে আমরা সকলে মাফ করে দিব ভাই ভাইকে মাফ করে দিব ভাই ভাইকে মাফ করে দিব হয়তো মৃত্যুর সময়ে মাপ নেওয়ার সেই সুযোগ আর হবে না আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের ঈদগাহতে যাওয়ার আগে আগে আমরা যাদের সাথে কথা বলি না আজকে তাদের সাথে সালাম বিনিময় করে আমরা শেষবারের মতো মাপ নিয়ে আমরা ঈদগাহ থেকে ফিরব তার বাসায় গুস্তার বাটি পৌঁছে দেব তাকে আটার রুটির আমরা দাওয়াত দিব কোরবানির গোস্তের দাওয়াত দিব জীবনের সব দুঃখ বলে যাব সকল রাগ আজকে আমরা বলে যাব আজকে আমাদের কোনো রাগ নাই আজকে আমাদের কোনো হিংসা হিংসা নাই বিদ্বেষ নাই দুশ্মনী নাই ঠিক কিনা বলেন কারণ মৃত্যু আমাদের সামনে আমাদের চতুর্পাশে ঘুরছে ঠিক কিনা বলেন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন কমা করে দিও তোমরা আমায় কমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় নাই ভুবন চিরদিন